হ্যালো গ্যাস আজকে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার আজকের রেসিপির নাম হচ্ছে আলু মোগলাই দেখেই বুঝতে পারছেন এটি কতটা মজাদার এবং স্বাস্থ্যসম্মত হতে যাচ্ছে আশা করছি সকলেই তৈরি করবেন বাসায় সেই সাথে আপনাদের সকাল বিকালে নাস্তায় অবশ্যই এটি রাখবেন আমরা যারা সবসময় স্বাদের ভিন্নতা খুঁজছি তারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করব ভিন্ন স্বাদ নেওয়ার জন্য তো চলুন চটপট রেসিপিটি শুরু করা যাক বকবক না করে দর্শক এখানে আজকে আমরা তৈরি করতে যাচ্ছি যেহেতু আলু মোগলাই রেসিপি আর আলু মোগলাইয়ের জন্য প্রথমত আমার এখানে প্রয়োজন হচ্ছে দু কাপ পরিমাণের আটা এখানে আমি নিয়ে নিলাম দু কাপ পরিমাণে আটা সেই সঙ্গে আমি এখানে মিক্স করে দিব পরিমাণ মতো লবণ এখানে এড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ সেই সাথে এটিকে আমরা একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব তো এইভাবে মিশিয়ে নিয়ে এরপর আমরা এর মধ্যে পানি দিব আর পানিটি আপনারা পরিমাণ মতো অনুমানে বুঝতে হবে কতটুকু পানি সাধারণ রুটি বানানোর জন্য যতটুকু পানি প্রয়োজন হয় ঠিক ততটুকু পানি দিয়ে আমরা এটি তৈরি করবো যারা না বুঝেন তারা একটু দেখতে থাকুন দর্শক ঠিক এরকম একটি ড্র আমরা তৈরি করব যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে কতটুকু পানি প্রয়োজন হবে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর এটি তৈরি করার জন্য অবশ্যই পানিটি আমরা একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি দেবো অল্প অল্প করে তৈরি করব। তাহলে আমাদের ড্রোটা সবচেয়ে বেশি সুন্দর হবে এখন আমি এই প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দু থেকে তিনটি কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি এখানে ধনিয়া পাতা আর নিয়েছি অন থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এগুলোর সাথে আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এর পর্যায়ে আমি এখানে অ্যাড কালো এলাচের গুঁড়ি অ্যাড করছি এখানে একটা চামচ এবং আবারও আমি এটি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে দর্শক আমি এখানে আগে থেকেই আলু সিদ্ধ করে এটি আমি গ্রেট করে নিয়েছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপ আলুর গ্রেট আমি নিয়েছি এছাড়া নিয়েছি এখানে একটি ডিম যেটি আমি সিদ্ধ করে এটিও আমি গ্রেট করে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে এভাবে আলতো করে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ টমেটো সস আর টমেটো সসটি একদমই এক্সট্রা আপনারা চাইলে দিতে পারেন কেউ ভালো না লাগলে আপনারা স্কিপও করতে পারেন এটি আপনাদের স্বাদের উপর নির্ভর করে তো এইভাবে আমি টমেটো সসটি দিয়ে খুব ভালোভাবে আবারও হাত দিয়ে এগুলো আলতোভাবে মেখে নিব খুব জোরে চাপাচাপি করা যাবে না তাহলে এটি আলু বতার মতো হয়ে যাবে দর্শক তো এই জন্য আপনার আলতোভাবে খুব সাবধানতার সাথে এটি সবগুলো একসাথে একটু মিশিয়ে নেবেন তো আমিও সেম প্রক্রিয়ায় দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো মিশিয়ে নিয়েছি দর্শক এখানে এরপরে আমি যে ডোটি রেখে দিয়েছিলাম সেটি আপনাদের উঠিয়ে দিক দেখাই দিচ্ছে এগুলো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু এখন অনেক নরম হয়ে গেছে আগের থেকে তাছাড়া এটি আমরা একটি রুটি তৈরি করব তো দেখুন আমি কিভাবে কাজটি করছি লক্ষ্য করুন দর্শক দর্শক এখানে আপনারা হয়তো আবার দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই গোলাপটি সম্পূর্ণ করেছি এবং সেই সাথে আশা করছি আপনারা খুব ভালোভাবে সেটি বুঝতে পেরেছেন এখন আমি এটি একটি রুটি তৈরি করব এখানে আমরা সাধারণত যে রুটি বানিয়ে থাকি তো সেই ধরনের রুটি আমি এখানে তৈরি করছি আর এই রুটিটি তৈরি করতে অবশ্য আমার অনেক কষ্ট হয়েছে যাই না আপনাদের কাছে হয়তো বা এত কষ্ট নাও হতে পারে এটি আমি টিন ট্রেনিং দিয়ে তারপর এটি তৈরি করতে পেরেছি তো যতটুকু পেরেছি খুব ভালোই হয়েছে মনে হচ্ছে তো এই পর্যায়ে খুব পাতলা করে আমরা এটি বেলে নিব তো আপনাদের আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিই যে এটি কতটুকু পাতলা থাকবে দেখুন এখানে এরকম পাতলা থাকবে বেশি ভারী এটি করব না আমরা তো আপনার যতটুকু সম্ভব পাতলা করে নেবেন এরপর আমি যেই মশলাটি তৈরি করেছি সেটি এখন রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমরা রুটির মধ্যে সমস্ত মশলাগুলো দিলাম এখানে আমি প্রায় চার পাঁচ চামচের মতো মশলা এখানে নিয়ে নিয়েছি আপনারা রুটির অনুযায়ী আপনারা রুটি যত বড় হবে তত মশলা একটু বেশি দিবেন আর যদি কম হয় ছোট হয় তাহলে একটু কম দিয়ে নেবেন তো এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস এটি আপনি ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে কাজটি করছি তো দর্শক একটু ভালোভাবে আপনার এটি লক্ষ্য করতে হবে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এটি খুলে আসে এই ভাজটি তো আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন প্রথম এক পাশ থেকে আমি একটু টেনে আনে এটি লাগিয়ে দিলাম এরপর সামান্য হাতে একটু পানি আঙুলের আগায় রেখে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এরপর অপর পাশ থেকে আবারও একটু টেনে এটি আটকে দিলাম দুপাশ থেকেই এরপর আবারও একটু আঙুলের মাথায় আমি পানি নিয়ে এটি আটকে দিচ্ছি আর পানিটা নেওয়ার কারণ হচ্ছে খুব ভালোভাবে যেন আটকে থাকে এই জন্যই আমি পানিটা এখানে ইউজ করছি তো এইভাবে আমি আবারও অপর পাশ থেকে সুন্দরভাবে এটি আটকে দিচ্ছি এখানে কেউ তেল ইউজ করবে না তেল ইউজ করলে হয়তো বা এটি খুলে আসতে পারে হেতে বিপরীত হবে তো যারা ভালোভাবে বুঝতে পারেনি তাদের জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন দর্শক দর্শক নিশ্চয়ই আপনারা এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করছি আর এদিকে আমি এসে পড়েছি কিচেন রুমে সেই সাথে আমি এখানে তেল গরম করে নিচ্ছি এখানে পরিমতন পরিমাণ মতো তেল দিয়ে আমি এটিকে এখন ভেজে নিব তো তেলটি গরম হওয়ার পর এখানে আমরা ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার এ পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে এটি ভাজার সময় আমরা তেলটি গরম হওয়ার পর চুলার আস্তির দিকে লক্ষ্য রাখবো আর চুলার আস্তি আপনাদের থাকবে মিডিয়াম টু লো আছে এখানে হাই আছে কিন্তু এটি ভাজা যাবে না তাহলে উপর দিয়ে খুব বেশি লাল হয়ে পুড়ে যাবে এবং ভিতরে আলুটা সিদ্ধ হবে না তো ভিতরে যেন আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমরা খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে রেখে এটিকে খুব সুন্দরভাবে ভেজে নিব দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এটিকে আমাদের ভেজে নিতে হবে তো সেম প্রক্রিয়ায় দেখতে পাচ্ছেন আমি এটিকে কিভাবে দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে কালারটি অসাধারণ একটি কালার চলে আসছে তো দর্শক আপনারা অবশ্যই হয়তোবা লক্ষ্য করেছেন কিভাবে করেছি এবং আপনার সুবিধার জন্য আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দর্শক তৈরি হয়ে গেছে আমাদের আলু মোগলাই রেসিপি সেই সাথে বুঝতেই পারছেন এটি কতটা টেস্টি হবে এবং আমি একটি টিস্যু পেপার উপরে নিয়েছি এই কারণে যেন তেলগুলো টিস্যু পেপারটি শুষে নেয় কারণ তেল অতিরিক্ত তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাছাড়া রেসিপিটি আপনার কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই বলবেন না কমেন্ট বক্সে তাছাড়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে তাছাড়া যাদের কাছে ভালো না লাগতেই পারে তো কার কাছে ভালো না লাগলে অবশ্যই আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে থাকবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আর যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন